আমাদের নরসিংদী জেলায় কিন্তু একটা প্রভাববাক্য আছে যে নরসিংদী জেলার মধ্যে শিবপুরের মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন একটু বেশি এখানে স্টলে বলেন আর দোকানে বলেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ, যথেষ্ট সচেতন আমি বুঝি তারা বুঝে না এই কথাটা মনে করা কিন্তু কারণ নাই হ্যাঁ প্রত্যেকটা জিনিসের মধ্যে নেতৃত্ব থাকবে নেতা অবশ্যই থাকবে এখানে কিন্তু এই শিবপুরের মানুষ ইচ্ছা করলে কিন্তু একটা ভোট আনতে পারে এটা মনে করি না ওই কিন্তু তার ইচ্ছা মতো দিবে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি মনে করেন আগামী নির্বাচনে এই ঐক্য ফ্রন্ট যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে হ্যাঁ। তাইলে বিএনপির ক্ষতি হবে খালাদা জিয়ার ক্ষতি হবে তারেক জিয়ার ক্ষতি হবে আপনার উপকার হবে নাকি ক্ষতি হবে নির্বাচনটা কি শুধু নিজের যান বাঁচানোর জন্য এই নির্বাচনটাকে আমাদের দল পক্ষ থেকে আন্দোলন হিসেবে ঘোষণা করা হয়েছে কিরকম আন্দোলন এখন যদি ঢাকায় আন্দোলন হয় আমাদেরকে বলা হয় নশো থেকে তুমি পাঁচশো লোক নিয়ে আসো আমরা পাঁচশো লোক নিয়ে গেলাম তার বাড়ি থেকে তুলে নিয়ে তাকে ঢাকা নিয়ে গেলাম ওইখানে আমরা যাওয়ার জন্য মিটিং করলাম আমাদের মিটিংয়ের পাশে আওয়ামী লীগের পান্ডারা গাড়ি পুজা দেয় আমাকে বলাবানের বিরুদ্ধে মামলা ঠিক ঠিক নিরীহ ছেলেগুলো মিটিংয়ে গেল মিটিং থেকে দৈরা জেলের ভিতরে ঢুকায় অন্য মামলা দিয়া বেশি কথা বললে গুলি করে দেয় পাকিস্তানের মধ্যে এই অবস্থা ছিল না আজকে স্বাধীন বাংলাদেশে এই অবস্থা কেন এখানে আন্দোলন হলো এরকম আগামী তিরিশ তারিখের আন্দোলনে আপনাকে বলা হয়েছে আপনার রসদি যেতে হবে না ঢাকা তো দূরের কথা আপনাকে কিন্তু আপনার বাড়ি ছেড়া আপনার সেন্টার ছেড়া কোথাও যেতে হবে না আপনার সেন্টারের মধ্যেই আমরা আন্দোলন এখানে যাতে দুষ্কৃতিকারী আইসা সিল মারতে না পারে আপনি শুধু এইটুকু ঠেকায় রাখবেন এটি আন্দোলন ঠিক এটা কি আপনার জন্য সহজ না এখন আপনি যদি খালি আপনার সেন্টারটা ঠেকায় রাখতে পারে আর আপনার সেন্টার থেকে যদি হ্যাঁ আপনার মনোনীত প্রার্থীরা পাশ করতে পারে তাইলে তো আর আগুন লাগা যেতে হবে না মামলা করতে হবে না হামলা করতে হবে না ঢাকা যেতে হবে না এই সেন্টারে পাশ করা মানে তো সব সেন্টারে পাশ করা যার যার দায়িত্বটা ঠিক মতো পালন করা ঠিক কিনা মূল কথা মূল কথাটা এটা এখন আপনাদের সেন্টারটা আপনারা ঠেকায় রাখতে পারবেন কিছু তো লোক আছে দুশো হাত রক্ত দিয়েছি আরো দিব নিজের শরীরে এক পুরাও না এরকম রক্ত দিলে কিন্তু এই ত্রিশ তারিখে হ্যাঁ এই ত্রিশ তারিখে নির্বাচনে হওয়া যাবে না আমি আজকে মঞ্জুর আলাহির পক্ষে ভোট চাইতে আসি আমি কিন্তু হ্যাঁ। আজকে হ্যাঁ ধানের শীষের পক্ষে ভর্তি আমাকে যদি আজকে অন্য কোন নির্বাচনী এলাকায় আমাকে বক্তব্য দিতে বলা হয় আমি তো ধানের শীষের পক্ষেই বলবো নাকি কেন বলবো আমি কিন্তু সবসময় মনে করি ওই প্রার্থীর পক্ষে আমার বলার কিছু নাই বলতে হবে ধানের শীষের পক্ষে ধানের শীষের পক্ষে বললেই কিন্তু আমার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যক্তির পক্ষে বললে তো কোনো কাজ হবে না আজকে তারেক যে কি এত বড় অপরাধ করে ফেলছে সে দুর্নীতি বাংলাদেশের সব টাকা নাকি বিদেশ নিয়ে গেছে তো না কোনো সঠিক কি হয় না ঠিক বছরের জেল বর্তমান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মায়া বছরের জেল ওই জেল কিন্তু তার মাপ হয়ে গেছে হ্যাঁ আর যে লোক বিচার বিভাগ স্বাধীন করলো আপনাদের এই যে কতদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল মইনুল হোসেনে কি করছে হ্যাঁ না হয় একজন একটা গালি দিছে